সামনের ক্লাসে পাস্ট ইন্ডিফিনিট টেন্স মানে সাধারণ অতীতকাল হয়েছিল আজকে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলতে থাকা অতীতকাল এই চলতে থাকা অতীতকাল বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল কিন্তু শেষ হয়নি বাংলায় ছিলাম ছিলাম ইত্যাদি থাকে আবার অতীতকালে কারো নিয়মিত কাজ বা অভ্যাস বোঝাবার জন্য এই টেন্স ব্যবহৃত হয় এর ইতিবাচক গঠন হল subject plus was were plus verb plus ING plus object এর একটি উদাহরণ হল উই আর দেন টেকিং টি মানে আমরা তখন চা খাচ্ছিলাম বাক্যটিতে উই হলো সাবজেক্ট এই সাবজেক্ট অনুযায়ী ওয়াস ওয়ার বসে উই হলো বহুবচন তাই বচন এর ক্ষেত্রে ওয়ার বসেছে দেন মানে তখন টেকিং হলো একটি ভার তার সাথে আইএনজি যুক্ত হয়েছে টি হলো অবজেক্ট এরপর আমরা যাব না বাচকে এর গঠন হবে subject plus was were plus not plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো the dog was not barking মানে কুকুরটি কেউ কেউ করছিল না দ্য ডগ হলো সাবজেক্ট ওয়াস বসেছে দ্য ডগ এর জন্য দ্য ডগ হলো একজন সিঙ্গুলার ব্যক্তি সেজন্য ওয়াস এখানে বসেছে নট নটে রয়ে বলল বার্কিং হলো ভার তার সাথে আইএনজে যুক্ত হয়েছে এখানে অবজেক্ট নেই এরপর আমরা যাব প্রশ্নবাচকে এর গঠন হবে was were plus subject plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো was the teacher telling a story মানে শিক্ষক মহাশয় কি গল্প বলছিলেন দ্য টিচার হলো সাবজেক্ট দ্য টিচার একজন সিঙ্গুলার ব্যক্তি সেই জন্য এখানে ওয়াজ বসেছে টেল হলো ভার তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এ স্টোরি হলো অবজেক্ট এরপর আমরা যাব না প্রশ্নবাচক নাউন এর গঠন হলো was were plus not plus subject plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো was not the man selling toys মানে লোকটি কি খেলনা বিক্রি করছিল না এখানে দ্য ম্যান হলো সাবজেক্ট সেল মানে বিক্রি করা তার সাথে আইএনজি যুক্ত হয়েছে টয়েস হলো অবজেক্ট দ্য ম্যান একজন সিঙ্গুলার ব্যক্তি সেজন্য ওয়াস বসেছে এরপর আমরা যাব না প্রশ্নবাচক প্রোনাউন এর গঠন এর গঠনটি হল was were plus subject plus not plus verb plus ING plus object এর একটি উদাহরণ হল were you not eating rice তুমি কি ভাত খাচ্ছিলে না এখানে ইউ হলো সাবজেক্ট ইউ একটি বহু বচন সেই জন্য এখানে উইয়ার কথাটি বসেছে ইট হলো ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়েছে রাইস হলো অবজেক্ট একটা কথা মনে রাখতে হবে যে এক বচনের ক্ষেত্রে ওয়াজ বসে এবং বহু বচনের ক্ষেত্রে ওয়ার বসে কিন্তু কোনো বাক্যতে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে সেই বাক্যটি কিন্তু পাঁচ টেন্সে রয়েছে বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক থাকলো যা পরবর্তী ভিডিওতে সলভ করে দেওয়া হবে সামনের ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল বাড়ির জন্য যা আজকে আমরা এখন সলভ করব এক নম্বর প্রশ্নে দেখো আমি কি ভাত খাইনি শেষে প্রশ্নবোধক চিহ্ন তার সাথে নি কোথারই রয়েছে তাহলে এটি হবে না প্রশ্নবাচকে কিন্তু সামনে দেখো আমি আমি মানে হলো আই আই হলো একটি প্রোনাউন তাহলে বাক্যটি রয়েছে না প্রশ্নবাচক প্রোনাউনে সুতরাং গঠন অনুযায়ী বাক্যটি হবে did I not eat or take rice I হলো সাবজেক্ট ইট হলো ভার্ব অথবা টেক ইট মানে খাওয়া টেক মানে গ্রহণ করা রাইস হলো অবজেক্ট এরপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে এখানে বলা হয়েছে যে পাখিগুলি উড়ে গেল এটি হলো ইতিবাচকে রয়েছে তাই গঠন অনুযায়ী বাক্যটি হবে দ্য বার্ডস ফ্লে অ্যাওয়ে এরপর আমরা যাব তিন নম্বর প্রশ্ন এখানে দেখো তুমি কি আমার টেলিফোন নম্বর ভুলে গিয়েছিলে তুমি কি এখানে কি কথাটি রয়েছে শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে বাক্যটি হবে প্রশ্নবাচক সুতরাং গঠন অনুযায়ী বাক্যটি হবে did you forget my telephone number you হলো এখানে সাবজেক্ট মাই টেলিফোন নাম্বার হলো অবজেক্ট এরপর যাব আমরা চার নম্বর প্রশ্ন এখানে দেখো তিনি আমাদের গল্প বলেনি শেষে নেই কথাটি রয়েছে তাহলে বাক্যটি না বাচকে রয়েছে সুতরাং গঠন অনুযায়ী বাক্যটি হবে he did not tell us a story বাক্যটিতে হি হলো সাবজেক্ট টেল হলো ভার্ব আস এ স্টোরি হলো অবজেক্ট এরপর আমরা যাব পাঁচ নম্বরে এই প্রশ্নটি হলো ভাস্করবাবু কি তোমাকে টাকা ধার দিয়েছিলেন না শেষে না এর সাথে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং সামনে কি কথাটি রয়েছে তাহলে বাক্যটি হবে না প্রশ্নবাচক কিন্তু সামনে দেখো ভাস্কর বাবু একজন নাম বোঝাচ্ছে তাহলে এই ভাস্করবাবু কথাটি হলো একটি নাউন তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে না প্রশ্নবাচক নাউনে রয়েছে সুতরাং গঠন অনুযায়ী বাক্যটি হবে ডিড নট ভাস্কর বাবু লেন্ট ইউ মানি আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখবো